পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা কোনটি the biggest number of the world Okay, so ladies and gentlemen, I've been joined with a very enthusiastic learner, and let's get introduced with her. Hello everyone, my name is Lamia Rahman. I am 13 years old. I go to Vikrant Muslim College. I am in grade 8. Oh, that's really good. Actually, all the girls from that school are really, really cool. and uh, you are doing the diploma program, yes. adult diploma program, yes. right? You see, ও এইটে পড়ছে বাট সে অ্যাডাল্ট ডিপ্লোমা প্রোগ্রামটি করছে এইটের স্টুডেন্টের এটা করার কথা না ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ের এটা করার কথা না but as you But as you can see, she is really a cool presenter. Her pronunciation is really okay. So আজকে আমরা এমন একটা জিনিস শিখতে যাচ্ছি যেটা বাংলাদেশের শিক্ষিতদের ninety nine percent I don't know I don't know why. Somehow they don't know. Okay, লামিয়া Yes, sir. আমার বড় মেয়ের নাম হচ্ছে আয়েশা বুঝছো Yes. তো আয়েশা when she was a KG level student she came to me Abu you tell me a very big number and I told her uh, well 20 KG twenty বলে আমি ভাবছি একটু সন্তুষ্ট হবে সে নো নো টোয়েন্টি ওয়ানও তো এর চেয়ে বড় you tell me a very big number আর I said okay hey then one thousand বলছে no how about two thousand then you tell me the biggest number I was in really confusion এবং আমি আশাকে বলো আশা যাও পরে আসো পরে কথা বলবো যাও মানে আসলে পাচ্ছি না তো হ্যাঁ then I search internet and I found the bigger numbers. So dear viewers, আজকে আমাদের লেসনটি হচ্ছে দ্য বিগার নাম্বারস তো আল্লাহ আমি আজকে আমাদের অফিসে আসার পর আব্বু আম্মু সহ তোমার ছোট বোনটা এসছে আমরা নাম্বার নিয়ে পড়ছিলাম রাইট এবং তুমি আসবা এজন্য আমি একটু গবেষণা করছিলাম সকালে বেটা আর্লি এসে যে নতুন কি করা যেতে পারে রাইট যা আগে দিয়েছি সেখান থেকে আর কি দেয়া যেতে পারে so I got some tricks and techniques I showed you that এবং এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করবো এটা first video in the second video will do that আমরা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এগুলো পারি এগুলো পুস্কে পাস্কে number but how but the bigger ও দ্য বিগেস্ট নাম্বার আমরা প্রথমেই যাব সেন্টেলিয়ান সেন্টেলিয়ান well centillion can you remember what a centillion is yes sir it is 10 to the power 303 yeah, that's right. 10 to the power 303 means what? How many zeros after 1? 303 zeros up to 1. Mm, yeah, very right. 303 zeros after 1. So you put 3 zeros and then give a comma after 1, 3, 3, 3, 3. This will go and you'll put 303 zeros after 1 and get the centillion, the biggest number. Yes, but there's some other numbers too. Yes, sir. We've got another one called Google, Yes, sir. right? Google. Can you tell me the spelling of Google? G O O G O L. Yeah, it's not that search engine Google, G O O G L E, but it is G O O G O L, Google. She's right. So Google, এটা একটা নাম্বারের নাম রাইট Sir. যেমন এক হাজার একটা নাম্বার গুগলও একটা Number. নাম্বার ভেরি গুড তো গুগলের পাওয়ারটা কেমন মানে ten to the power what 10 to the power 100. Yeah, 10 to the power 100. Lami is very right. So, what do you mean by 10 to the power 100? How many zeros there will be up to 1? 100 zeros up to 1. 100 zeros up to 1. Very, very right. This, this is also a small number. Yes, sir. And we have got the biggest number that is called Googleplex. Googleplex. Yeah, Googleplex. And if you want us to express that in terms of power, it will be 10 to the power Google. Yes. 10 to the power Google. তাহলে আমরা 10 এটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 10 টু দি পাওয়ার গুগল তার মানে 10 এর উপরে গুগল यस স্যার গুগলকে আমরা যদি নাম্বারে আবার কনভার্ট করি তাহলে 10 টু দি পাওয়ার 100 তার মানে কি দাঁড়ালো এখানে 10 to the power 10 to the power 10 to the power 10 to the power 100 আবার বলো তো 10 to the power 10 to the power 100 that's good তো এটা একটা অনেক বড় নাম্বার আমরা দেখেছি সেন্টিলিয়নে রয়েছে 303 থ্রিজ আমরা দেখেছি সেন্টিলিয়নে রয়েছে 303 zeros after 1 and in in google we have got 100 zeros after 1 Now the quiz for you. আমরা এটা নিয়ে আমরা এক ছোট ভাই এবং আমি গবেষণা করছিলাম যে গুগল প্লেক্সে কয়টা জিরো রয়েছে সো এটা আপনারা আবার এক্সপ্রেশনটা স্ক্রিনে দেখে নিন googolplex is equal to 10 to the power 10 to the power 100 or 10 to the power Google. So, একের পরে কয়টা শূন্য হবে in Googleplex? That is the quiz. So, if you can find the number of zeros, please write the answer in the comment box. How many zeros in one Googleplex? So, Lamia, এবার আমি বলো এই যে আমরা একটা মজার একটা লেসন শিখলাম how do you feel about mathematics now I am feeling so good and it's really interesting to learn now I will work on it definitely is it your promise yes sir you will find some tricks আমি তোমাকে দেখিয়েছি ট্রিক্স গুলো কিভাবে বের করতে হয় নাম্বার রিলেশনশিপস তখন তোমার ব্রেন খাটবে তাই না ইয়েস স্যার নিয়মেই অঙ্ক করতে হবে এটা কি আসলে ভালো নিয়ম নাও স্যার আমার নিয়ম নামে কোনো নিয়ম আসলে নেই তো হ্যাঁ যেমন তোমার আমি তোমাকে একভাবে দেখাবো তোমার টিচার একভাবে দেখাবে অন্য স্কুলের আরেকজন দেখাবে তোমার রেজাল্ট দরকার হ্যাঁ আমার নিয়মই অঙ্ক করতে হবে তাহলে তো আইনস্টাইনেরও আপনার নিয়মই করতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে সম্মানিত শিক্ষকগণ প্লিজ কিডসদেরকে এটা করতে দিন ও যেভাবে করে আসে আসুক রেজাল্টটা পেলেই হলো প্রসেসিংয়ে ভুল না থাকে let them think how to find a result but in different different ways So the whole Bangladesh will learn mental mathematics from us and definitely I'm really happy to get you in our studio and hope you are also happy, aren't yes, you? Sir, I'm also happy. Yeah, that's good. Thank you মা অনেক অনেক ভালো লাগলো সো ডিয়ার ভিউয়ার্স আমাদের ভিডিও শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন নাহলে কিন্তু সত্যি খবর আছে খবরটা হচ্ছে নেক্সট আর ভিডিও আমরা বানাবো না so thanks for watching our video আসসালামু আলাইকুম টাটা